আমরা কি এটা ধরছে না চুপ চাইলে ফুই লাগে কেমনে দেখছেন বেলুনটা ফুই লাগে কেমনে সত্যি বেলা আওয়াজ পাইছেন কি কি জাদু পারে আরে বহুত জাদু পারি কারবার তো কিবা যেমন বাইরে জিনিসপত্র দেখবে দেখবে লন্দে হাট হ্যাঁ ওই মিয়া উঠি থেকে ভাই জানি বাস্তা যে ওই কি वे मिया कुरकी देवरे शिकाद किल लेगा मीठा चे खावे हम्